হ্যালো কেমন আছেন সবাই পক্ষ থেকে আমি অরুণ রায় আর একে রায় ব্লগসের যারা দেখতেছেন তাদেরকে স্বাগতম জানাই নতুন একটা ভিডিওতে আজকে ফেব্রুয়ারি মাসের প্রথম দিন আজকে আমি জানাইতে চেষ্টা করব আমাদের সুজুকি রাইডার জন্য কি কি বাইক অ্যাভেলেবেল আছে আর কি কি বাইক ইনস্ট্যান্ট এখন আসলে এখন পাবেন কোনো গিফট আইটেম আছে কি না সেটা জানতে পারবেন এছাড়া আমাদের এখানে কি কি সুবিধা আছে আর নগদ টাকার পাশাপাশি কিস্তিতে কিনতে পারবেন কিনা বা হচ্ছে কি কি মাধ্যম আছে কেনার এটার ডিটেলস কিন্তু এই ভিডিওটির মাধ্যমে জানাতে পারবো আপনাদেরকে প্রথম চলে আসেন আপনাদেরকে হচ্ছে যে বাইকটা দেখাবো প্রথম বাইক দেখা হচ্ছে আমাদের জিক্সার যে কার্বোরেটর ভাষণটা আছে এটা কিন্তু ফেব্রুয়ারি মাসে আমাদের কিন্তু আমাদের কাছে প্রচুর পরিমাণে অ্যাভেলেবল রয়েছে যেটা দেখতে পাচ্ছেন ব্লু কালার আছে রেড কালার আছে এটা কিন্তু ডিক্সের কার্বোরেটর ভার্সন এটা কার্বোরেটর ইঞ্জিন সাথে কিন্তু ডাবল ডিক্স ব্রেক ইউজ করা হয়েছে আর এটা সবগুলো কালার বর্তমানে আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আর এখানে কিন্তু ব্ল্যাক কালারটাও অ্যাভেলেবেল আছে সেক্ষেত্রে আপনারা যারা চাচ্ছেন যে হচ্ছে ডিক্সের কার্বোরেটর ভার্সনটা নিবেন তারা অবশ্যই সুযোগ হাইড্রোজেনের সাথে যোগাযোগ করতে পারবেন এটার প্রাইস বর্তমানে চলতেছে কিন্তু মাত্র দুই লক্ষ একচল্লিশ হাজার নশো পঞ্চাশ টাকা আর এটার এফআই ভার্সনটাও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন যেটা হচ্ছে এখানে ব্লু কালার দেখতে পাচ্ছেন এছাড়া কিন্তু ব্ল্যাক কালার বা রেড কালার সবগুলো কালার কিন্তু বর্তমানে অ্যাভেলেবেল আর এটার বর্তমান প্রাইস কিন্তু হচ্ছে মাত্র দুই লক্ষ চৌষট্টি হাজার নশো পঞ্চাশ টাকা আর আমাদের কাছে কিন্তু যে শুধুমাত্র যে এই জিক্সার সিরিজের গাড়ি আছে এমনটা না আমাদের জিক্সারের সবগুলো মডেল কিন্তু অ্যাভেলেবল এছাড়া কিন্তু আমাদের কাছে হচ্ছে যেটা জিএসএক্স ওয়ান টোয়েন্টি ফাইভটা আমাদের কাছে অ্যাভেলেবল আছে যেটা হচ্ছে আপনার একশো পঁচিশ বিসির একটা বাইক আর tubeless tyre single disc brake তারপরে এটা সব থেকে মজার বিষয় কিন্তু এটা হচ্ছে three part handlebar use করা হয়েছে এটা এখানে এই সবকিছু মিলে মজার একটা কম্বিনেশন কিন্তু এটা আর এটা সবগুলা কালার এখন বর্তমানে শুধু কি রাইটেনশন আমাদের কাছে অ্যাভেলেবেল এটার বর্তমান প্রাইস কিন্তু মাত্র এক লক্ষ একচল্লিশ হাজার নশো পঞ্চাশ টাকা আর এটা হচ্ছে কালার হয় কিন্তু তিনটা যেটা হচ্ছে রেড কালার দেখতে পাচ্ছেন এছাড়া কিন্তু ব্ল্যাক কালার আর ব্লু কালার সবগুলো কালার কিন্তু বর্তমানে আমাদের কাছে অ্যাভেলেবেল এরপরে কিন্তু আমাদের কাছে সুজুকি হায়াতি ইপি হ্যাপি ইপি যেটা মানে ইকো পারফরমেন্স ইউজ করা হয়েছে ওই নতুন একটা টেকনোলজি ওটা আর এটি কিন্তু হচ্ছে মাইলেজ হচ্ছে প্রায় seventy five kilometre per litre সেক্ষেত্রে এই হায়াতি ইপিটাও কিন্তু আমাদের কাছে সবগুলা কালার অ্যাভেলেবেল হয়েছে এই যে সামনে আছে এই গাড়িটা এই হায়াতি ইপি এটা কালার রেড কালার আর ব্ল্যাক কালারটা আমাদের কাছে হচ্ছে মাত্র কিন্তু এক লক্ষ সাত হাজার নশো পঞ্চাশ টাকা আর আমাদের কাছে কিন্তু যেটা হচ্ছে মনোটন ভার্সনটা এই মনোটন ভার্সনটা কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন যেটা হচ্ছে single disc brake tubeless tyre এটা অ্যাকচুয়ালি নতুনভাবে বলার কিছুই নাই তারপরেও বলি আমাদের কাছে কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর আমার আপনাদের জন্য এই ফেব্রুয়ারি মাসে কিন্তু প্রচুর পরিমাণে আপডেট রেখে দিচ্ছি প্রচুর পরিমাণে আপডেট এখন দেখতে পাচ্ছেন যে কি পরিমাণে প্লাগ রেখে দিচ্ছে এই যে প্লাগ দেখতে পাচ্ছেন এখানে প্লাগ তারপরে হচ্ছে এখানে প্লাগ এখানে ব্ল্যাক মানে প্রচুর পরিমাণে ব্ল্যাক কিন্তু স্টক করে রেখে দিচ্ছে আপনারা মানে এসে গাড়ি পান না এই জন্য এখন আপনাদের জন্য বলবো যে হচ্ছে এটা শুধুমাত্র ব্ল্যাক আছে এমনটা না ব্লু কালারটাও আছে এখানে মেরুন কালারটাও আছে সবগুলো কালার কিন্তু এখন বর্তমানে অ্যাভেলেবেল আছে আর এটার বর্তমান প্রাইস কিন্তু চলতেছে মাত্র এক লক্ষ বিরানব্বই হাজার নশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে জেনারেল আর সাথে কিন্তু হচ্ছে আমাদের কিন্তু হচ্ছে ইয়েটাও আছে যেটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে ইউলো কালার যেটা স্পেশাল এডিশন ক্লাসিক প্লাস আর এছাড়াও কিন্তু হচ্ছে ক্লাসিক ম্যাট যেটা এই ক্লাসিক ম্যাটটাও ম্যাট ব্লু কালার যেটা এই যে এখানে দেখতে পাচ্ছেন ক্লাসিক ম্যাট ব্লু কালারটাও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এখন এখানে হচ্ছে অনেকের কনফিউশন থাকে যে ওইগুলার প্রাইস আর আর হচ্ছে জেনারেল যেগুলো আছে এগুলোর প্রাইস একরকম কিনা তাদের উদ্দেশ্য বলবো যে হচ্ছে জেনারেলগুলোর প্রাইস কিন্তু মাত্র এক লক্ষ বিরানব্বই হাজার নশো পঞ্চাশ টাকা বাট এই যে ম্যাট কালার যেটা দেখেছেন special edition matte blue colour এই ম্যাট ব্লু কালারের প্রাইস কিন্তু এক লক্ষ নিরানব্বই হাজার নশো পঞ্চাশ টাকা আর ইয়েলো কালার যেটা দেখতেছেন এটাও স্পেশাল এডিশন এটাও কিন্তু প্রাইস হচ্ছে এক লক্ষ নিরানব্বই হাজার নশো পঞ্চাশ টাকা সেক্ষেত্রে যে স্পেশাল এডিশন যে দুইটা আছে এই কিন্তু হচ্ছে এক লক্ষ নিরানব্বই হাজার নশো পঞ্চাশ টাকা আর জেনারেল যে কালারগুলো আছে এই কালারগুলো কিন্তু এক লক্ষ বিরানব্বই হাজার নশো পঞ্চাশ টাকা আমাদের শোরুমে কিন্তু পেয়ে যাচ্ছে এবার আমি যে বাইকটা দেখাবো এটা আসলে আপনারা সবাই ছিলেন এটা নতুন ভাবে পরিচয় করা যাওয়ার মতো কিছু নাই তারপরে আপডেট প্রাইসটা আপনাদের তো অবশ্যই জানা দরকার এখন বর্তমানে হচ্ছে জিক্সার যে এসএফ নিউ ডিক্সার এসএফ যেটা এই এসএফ এর এফআই ইডিএস ভার্সনের ব্ল্যাক ব্লু আর রেড কালার সবগুলো কালার বর্তমানে অ্যাভেলেবল আমাদের কাছে এটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ব্ল্যাক কালার এখানে কিন্তু ইয়াপিসি আছে এমন না না আমাদের কাছে কিন্তু এখানেও আছে হচ্ছে অ্যাভেলেবল সবগুলো কালার কিন্তু বর্তমানে আমাদের কাছে অ্যাভেলেবল যারা নিতে যাচ্ছেন তাদের উদ্দেশ্যে আমি প্রাইসটা একটু জানিয়ে রাখি এটার প্রাইস কিন্তু বর্তমানে মাত্র তিন লক্ষ উনিশ হাজার নশো পঞ্চাশ টাকা আর এটার কিন্তু আরেকটা কালার আছে যেটা হচ্ছে আপনার মানে আরেকটা কালার মধ্যে আরেকটা মডেল যেটা হচ্ছে কার্বোরেটর ভার্সন এই কার্বোরেটর ভার্সনটা কিন্তু আমাদের কাছে বর্তমানে অ্যাভেলেবল পেয়ে যাবে এই কার্বোরেটর ভার্সনটা কিন্তু ডাবল ডিস্ক সাথে কার্বোরেটর একটা ইঞ্জিনের ইয়ে দেওয়া হচ্ছে আর এটার বর্তমান প্রাইস কিন্তু চলতেছে মাত্র হচ্ছে দুই লক্ষ চুরানব্বই হাজার নশো পঞ্চাশ টাকা আর এটার কিন্তু আর একটা ভেরিয়েন্ট আছে আপনারা হয়তো বা জানেন এটার আর একটা ভেরিয়েন্ট যেটা আছে ওটা কিন্তু হচ্ছে আপনার ম্যাট কালার যেটা ম্যাট যে হচ্ছে ব্লু কালার আর ম্যাট ব্ল্যাক কালার এটাও কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন ওটা মানে অ্যাকচুয়ালি সিল ওটা শেষ হয়ে গেছে তারপর চলে আসবে আর প্রাইস কিন্তু মাত্র এক লক্ষ সরি তিন লক্ষ চৌত্রিশ হাজার নশো পঞ্চাশ টাকা আর এটা কিন্তু অ্যাভেলেবেল আমাদের সুযোগ রাইডের জন্য পেয়ে যাবেন এছাড়াও কিন্তু আমাদের কাছে স্কুটার যেটা আছে স্কুটার অ্যাক্সেস ওয়ান টোয়েন্টি ফাইভও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এই অ্যাক্সেস ওয়ান টোয়েন্টি ফাইভ ফাইভের প্রাইসটা কিন্তু মাত্র হচ্ছে এক লক্ষ চুয়াত্তর হাজার নশো পঞ্চাশ টাকা এটা আমাদের এখানে আমাদের ওয়াইল হাউসেও কিন্তু প্রচুর পরিমাণে অ্যাভেলেবেল আছে এই বাইকগুলো এখন আপনারা যদি নিতে চান অবশ্যই কিন্তু আমাদের সুযোগী রাইডার সঙ্গে যোগাযোগ করতে হবে আর যোগাযোগ করার মাধ্যম হচ্ছে অবশ্যই হচ্ছে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারটা কিন্তু আমার নাম্বার দেওয়া আছে যে কোনো প্রয়োজন আমার কাছে যোগাযোগ করতে পারেন যেভাবে হেল্প করা পসিবল আমি ভিতরে বলবো আপনাদের বিষয় জানিয়ে রাখি আমাদের বাইক সেল করলেই কিন্তু শুধুমাত্র কাজ শেষ না আপনারা কিন্তু ফ্রি সার্ভিসগুলোও পাবেন আমাদের কাছ থেকে আর পাচ্ছেন সেক্ষেত্রে ফ্রি সার্ভিস যেটা আছে এটা কিন্তু পাঁচটা ফ্রি সার্ভিস আর দুই বছর অথবা তিরিশ হাজার কিলোমিটার পর্যন্ত ইঞ্জিনের ওয়ারেন্টি পাচ্ছেন সেক্ষেত্রে আরেকটা বিষয় বলে রাখি আপনাদেরকে আমাদের এখানে সুজুকি রাইডার্স জোনে আপনি নগদ টাকার পাশাপাশি কিন্তু আরো দুটা মাধ্যমে আপনি বাইক পারচেস করতে পারবেন সেটা হচ্ছে আপনার লোন যদি নিতে চান হ্যাঁ সিটি ব্যাংকের লোনের মাধ্যমে আপনি বাইক নিতে পারবেন যেটা হচ্ছে আপনার অবশ্যই চাকরিজীবী হওয়া লাগবে যেটা হচ্ছে পঁচিশ হাজার টাকার উপরে স্যালারি অ্যাকাউন্টে ঢোকা লাগবে বিজনেস যদি করেন সেক্ষেত্রে বিজনেসের আপনার অবশ্যই ভালো ট্রানজ্যাকশন হওয়া লাগবে ট্রেড লাইসেন্স থাকা লাগবে আর যদি হচ্ছে কারোর বাড়ি থাকে সেক্ষেত্রে বাড়ি ভাড়া টাড়া এই রসিদ টসিদ এগুলা হাবিজাবি লাগবে সব ক্রাইটেরিয়া যদি পারফেক্ট থাকে তাহলে সিট ব্যাংকের একটা লোন পাবেন আপনারা আর আর একটা বিষয় হচ্ছে আপনার যদি ক্রেডিট কার্ড আছে যে কোনো ক্রেডিট কার্ড থাকবে এই ক্রেডিট কার্ডের মাধ্যমে কিন্তু আপনি ইএমআই করে নিতে পারবেন আমাদের কাছ থেকে সেক্ষেত্রে সব ধরনের ফ্যাসিলিটিস কিন্তু আমাদের এখানে আছে আর আমাদের এখানে সার্ভিস স্পেয়ার পার্ট সব কিছুই অ্যাভেলেবেল একই জায়গার মধ্যে আর আমরা এখানে যারা আছি ওভারঅল চেষ্টা করি আপনাদেরকে বেস্ট সার্ভিসটা দেওয়ার জন্য আর কথা বাড়াচ্ছি না এই হচ্ছে আমাদের অফার আর অবশ্যই আমার ব্লগ যদি দেখে আসেন এই করে ব্লগস দেখে আসেন আপনারা তাহলে তো অবশ্যই একটা এক্সট্রা গিফট আইটেম পাবেন এটা আমি এখানে যেহেতু দায়িত্বে আছি সেক্ষেত্রে আমার কাছে এসেই বলবেন যে এই কে রয় ব্লগস আপনার যে চ্যানেলটা আছে এই চ্যানেলটা থেকেই দেখে আসছি অবশ্যই একটা ভালো গিফট আইটেম পেয়ে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আর নতুন মাসের শুভেচ্ছা সবাইকে নতুন স্বপ্ন পূরণের শুভেচ্ছা সবাইকে নতুনভাবে স্বপ্ন দেখতে থাকুন এবং স্বপ্ন আপনার পূরণ করুন আর যারা বাইক চালান অবশ্যই তাদের জন্য বলবো ভালো একটা সেফটি হেলমেট ইউজ করেন ভালো থাকবেন সুস্থ থাকবেন